Ben hocam botta da elektrisi. চার আর চার কত চার আর চার ছয় ছয় কখন চার আর চার ছয় হয় চার আর চার কত বলো সাত এই एक दो तीन चार पाँच छत आठ चार आठ चार कत आठ आठ हाँ दो हम्म,